আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহের কাছে একজন বিড়িখোর আসছে কি খোর আসছে বিড়িখোর এসে হুজুরকে বলতেছে হুজুর আই হ্যাভ এ কোয়েশ্চেন আমার একটা প্রশ্ন আছে কিন্তু থর থর থর থরথর করে কাঁপতেছে কারণ প্রশ্ন তো আসলে ভালো না তো দেখবেন যারা হুজুরের কাছে আসে যদি প্রশ্ন উল্টা পাল্টা হয় সহজে বলতে চায় না ফলে হুজুর হুজুর হুজুর এরকম করে তোতলামি করে তো আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বুঝে গেছেন যে বিড়িখোর আমাকে উল্টা পাল্টা প্রশ্নই করবে আজকে তো বলছে যে হুজুর অনেক কষ্ট করে বিড়ির নেশা ছেড়েছি কিন্তু আমার একটি মনে বারবার প্রশ্ন জাগে বলে কি প্রশ্নটা আমাকে বলো সমস্যা নাই আমি তোমাকে উত্তর করব। বলে যে হুজুর বিড়ি ছাড়ছি একটা আশায় জান্নাত পাবো এ আশায় কি পাবো জান্নাত পাবো এই আশায় বিড়ি ছেড়ে দিয়েছে এখন বিড়ি যে আমি ছাড়ছি হুজুর আমি জান্নাতে যাওয়ার পরে কি বিড়ি পাবো হুজুর প্রশ্ন বুঝতে পেরেছেন জান্নাতে গেলে বিড়ি পাওয়া যাবে কিনা আসলে বিড়ি খোর যারা এদের মাইন্ডসটা নষ্ট হয়ে যায় বিড়ি হচ্ছে এমন একটা খাবার যে খাবারটা রেস্টুরেন্টে বসেও খাওয়া যায় টয়লেটে বসেও খাওয়া যায় কথা বলতে হবে ঠিক কিনা এটা এতটা অরুচিকর একটা খাবার তো আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই শোনার পরে একটু মুচকি হাসলেন হেসে বললেন যে তুমি কি চাচ্ছ বলে হুজুর আমি জান্নাতে বিড়ি চাই বলছে জান্নাতে বিড়ি লাগবে তোমার তাই না বলে হ্যাঁ হুজুর বিড়ি লাগবে বলে যে হ্যাঁ জান্নাতে বিড়ি পাওয়া যাবে ইটস অ্যাভেলেবেল ইটস অ্যাভেলেবেল শুনে খুব খুশি খুব খুশি শুনে দৌড় দিছে হুজুর আমার বেটা বলে হুজুর কি হলো আপনি তো বললেন বললেন পাওয়া যাবে তাহলে আবার ডাকলেন কেন লারে পাগলা তুই যে বিড়ি খাবি আগুন লাগবে তো আগুন লাগবে কি লাগবে না আগুন ছাড়া বিড়ি চলবে কেমনে বিড়ি জ্বলবে কেমনে তাই তো হুজুর আগুন তো লাগবে কারণ আগুন পাই কোথায় হুজুর কয়ে আগুন পাইতে তো জাহান নামে যাওয়া লাগবে যাওয়া লাগবে কোথায় জাহান নামে বলে হুজুর জাহান নামে বলে শুধু জাহান নামে গেলেই হবে না জাহান নাম এমন একটা জায়গা গেলে আর বেরো হতে পারবি না তো বলছে হুজুর দোয়া চাই ক্ষমাও চাই আমার বিড়ি লাগবে না এটা হচ্ছে বিড়ি খোরদের অবস্থা যে বিড়ি দুনিয়াতেও চায় জান্নাতেও চায় এরকম লোক আসনা নাই আল্লাহ আমাদেরকে বিড়ি জাতীয় সমস্ত বাজে নেশার থেকে হেফাজত করে দিক পড়েন আমি বিড়িটা হচ্ছে জাহান্নামীদের খাবারদের একটা নমুনা কারণ জাহান্নামে এমন খাবার কাফেরদেরকে দেওয়া হবে যে এই খাবারে তৃষ্ণাও নিবারণ হবে না শরীরের কোনো উপকারও হবে না এই সিগারেটটা হচ্ছে এমন একটা খাবার এটা খেলে শারীরিক কোনো উপকারও হয় না প্যাটও ভরে না কথা বলেন ঠিক কিনা আর সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে যে সিগারেট যখন শুধুমাত্র যুবকরা টানে the matter is not like that এখনকার বেশিরভাগ সময় আমি অনেক জায়গায় দেখতে পেয়েছি আমার সচক্ষে দেখা বলছি অনেক দাড়িওয়ালা মুরব্বীও সিগারেট টানে আপনারা মনে হয় দেখেন নাই প্রিয় ভাইয়ারা আছে এরকম আছে মোড় আরে ভাই টানে প্রাইভেটলি না একদম পাবলিক প্লেসে লুঙ্গি একখান পরে লুঙ্গি অলরেডি উঠে গেছে দেখে না ওইসব ঠ্যাং একখান আর একখানের উপরে দেয় দেবিরি টানে আর যুবক যখন রাস্তা দিয়ে যায় ও টানতেছে এও টানতেছে মুরব্বীও টানে যুবকও টানে যুবক তখন মনে মনে কয় जब जहन्नम में जाएंगे अकेला नहीं जाएंगे इसको साथ लेकर जाएंगे এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা রিচার্ড ডোল একজন গবেষক উনি ব্রিটিশ থেকে একটি গবেষণা করেছিলেন উনিশশো সালে ঠিক তার চার বছর পরে উনিশশো সালে প্রায় বিশ হাজার ডক্টর মিলে একটি গবেষণা করেছে ২০ বছর ধরে গবেষণা করেছে অনেক ডক্টর মিলে গবেষণা করে একটি ফলাফল বের করেছে যে যারাই বেশি সিগারেটের নেশায় আসক্ত তাদের ফুসফুসের রোগ বেশি এবং তারা ক্যান্সারের রোগী বেশি নাউজুবিল্লা পড়ে আর এটাকে হালাল প্রমাণ করতে চায় আছে না নাই এমনভাবে ভাবনা রে ভাই ওকে এটা কোনো ম্যাটারই না এটা তো খাওয়া ঠিক আছে আবার অনেকে মাকরুহ বলে চালিয়ে দিতে চায় এরকম লোক আস না আছে দেখেন কোরআন থেকে বলি হাদিস থেকে বলি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশা এটা বড় খারাপ একটা জিনিস আর যেটাই নেশা মানুষের লাগে এটা হচ্ছে মদের মতো কিসের মতো মদের মতো আর এই নেশা দ্রব্য যে একদিন পান করবে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না জোরে কোন নাউজুবিল্লাহ এটি আবু দাউদের তিন হাজার ছয়শো আশি নম্বর হাদিস এজন্য নেশা করলে নামাজ কবুল হয় না এবং আপনারা আমার প্রথম যে তথ্য আমি দিলাম মানুষের হার্টের রোগ হয় স্ট্রোক করে বেশি ফুসফুসের রোগ হয় এর দ্বারা কি মানুষের লাভ হয় না ক্ষতি হয় আপনারা একটু আওয়াজ করে বলেন লাভ হয় না ক্ষতি হয় আর কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইডিকুম ইলা তাহলুকা তোমরা নিজেদের তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আর বান্দা যখন ধ্বংসের দিকে যায় আল্লাহকে এটা পছন্দ করে পছন্দ আল্লাহ করে না প্রিয় ভাইরা এই জন্য কখনোই নিজেকে এই ধ্বংসত্বের যে ধ্বংসত্বের যে কাজ বিড়ি টানা সিগারেট টানা এটা আমরা কখনোই করবো না জুড়ে করেন ইনশাআল্লাহ